আতুর চুল কাটা হয় যে আতুর চুল কাটা হয় এটা না কাটলে গুণা হবে কিনা অনেকে বলে আতুর চুল না কাটলে গুণা হবে বিষয়টা কি আদৌ সত্য কিনা বাচ্চা জন্মের পর সপ্তম দিনে তার মাথার চুলগুলো চেসে সেই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা মুস্তাহাব বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তো চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে কত টাকা হবে আমি জানি না তবে রূপা আমি আমার ছেলের সময় করেছিলাম ত্রিশ পঁয়ত্রিশ টাকা হয় আমি ওজন দিয়ে দেখছিলাম যে কতটুকু হয় এটা এই পরিমাণ ওজনের রূপা বাজার দাম কত খুব সামান্য কারণ বাচ্চার মাথা নতুন ভূমিষ্ঠ বাচ্চার মাথা চুলি থাকে কয়টা এটা আনুমানিক ওজন করে বা ওজন ছাড়াও আনুমানিক ওজন ধরে ওই স্বর্ণ বা রূপার মূল্য টাকা পয়সা হলে স্বর্ণের হিসাবে দিবেন গরিব হলে রূপার হিসাবে দিবেন টাকা আল্লাহ রাস্তা দান করে দিবেন সপ্তম দিকে তাহলে মাথা চুল চাচাটা শুন না এবং এটা যদি কেউ না করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে প্রবাসে আমাদের অনেক ভাইরা আছেন হাসপাতালে ছেলে মেয়ে হয় সেসব দেশে ডাক্তাররা বাচ্চাদের চুলে হাত দিতে দেয় না দীর্ঘদিন পর্যন্ত বলে যে বাচ্চার জন্য ক্ষতি হবে ঠান্ডা লাগবে হান্তা তো যদি কেউ না কাটতে পারেন তাতে কোনো গুণা হবে না কিন্তু কাটাটা এদিনে সুন্না এবং ভালো সবের